একবার যেতে দিলাম আমার ছোট্ট সোনার গায় একবার যেতে দিলাম আমার ছোট্ট সোনার গা জিধায় কোকিলটা একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় মমতার একবার যেতে দিন আমার ছোট্ট সোনার গান একবার যেতে যেথায় কোকিল ডাকে একবার যেতে দিনা আমার ছোট্ট সোনার একবার যেতে দিনা আমার ছোট্ট